সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম আবারও একটি টিভি ঠিক করতে তো আমার সামনে দেখতেই পারতেছেন একটি উনত্রিশ ইঞ্চি র্যাঙ্কস টিভি রয়েছে তো এই টিভিটির প্রবলেম হচ্ছে টিভিটি রানিং রয়েছে কিন্তু টিভিটির সাউন্ড মাঝে মাঝে ফুল আসে আর মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায় তো আমরা এখন এটাকে খুলবো এটাকে খুলে এটার ভিতরে আসলে কিসের কারণে প্রবলেমটা হয় আমরা দেখে রিপেয়ারিং করে দিয়ে যাব তো শুরু করা যাক আজকের এই উনত্রিশ inch ranks CRT TV tutorial আগে এটি নাটগুলি খুলে নেই সমস্ত নাটটি একটা খাতে না আছে। হ্যাঁ? একটা নোট করে আছে। হুম। এর এই খায়ালাই দিন কেউ ধরো তো বন্ধুরা একটি স্কিপ তো এই র্যাঙ্কস উনত্রিশ ইঞ্চি টিভিটি কালার টিভিটি এটার মডেল হচ্ছে আর সি উনত্রিশ দেশ এ এস এফ মানে twenty nine twenty three A S F এটার মডেল তো এটার AC twenty volt twenty two volt in তো আমরা এখন এটা ব্যাখ্যাপাটি খুলে নিয়েছি আমরা এখন এটার যে ভিতরে যে প্রবলেম রয়েছে সেটি ঠিক করব আমরা Mira, está aquí, ¿verdad? Sí, dice. দেখতে পারলেন আমরা এটা করে নিলাম আমরা দেখি এটা কিসের কারণে এই প্রবলেমটা দেখা Yeah. Böyle. Bak sen de bu parayı. Kuyucasına koyuyorsun. Hediye var. এখন আমরা এটাকে আবার পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো হবে না ভিডিও করতেছ চার চার চার্জার কাটতেছে কাড়া এটা হ্যাঁ লাগাই নিয়ে লাগাই নিয়ে লাইনটা তো কিছু বলছে আমি না আমি জ্বর হারাই না আমি তখন কি তোমরা হারাই আবার আচ্ছা আচ্ছা আমরা এই টিভিটির যেই সমস্যাটা পেলাম সমস্যাটা সমাধান করে দিলাম তো এমনিতে এটার কোনো পার্টস খারাপ হয়নি যার কারণে আমরা পার্টস লাগাবো না এটা জাস্ট কোনো একটা কানেক্টিভিটিতে প্রবলেম ছিল যার কারণে ঠিক করে দিলাম এখন মোটামুটি আবার অনেকদিন ব্যবহার করা এখন আবার আমরা এটাকে ফিটিং করে নিব তো আসলে আমরা যে টিভিটির কাজ করতে আসলাম সেই টিভিটির কাজটি আমরা করে ওকে করে দিয়ে গেলাম এখন আমরা এখান থেকে দেখতে পারতেছি হ্যাঁ, টিভিটি এখন চলতেছে সাউন্ডের যে প্রবলেম ছিল ওকে করে দিলাম এখন আমরা এখান থেকে বিদায় ভালো থাকবেন